এতটুকু পর্যন্ত এসেছো কার দোয়ার কারণে এসেছো আমি বলবো আমার মায়ের দোয়ার কারণে এসেছি চাইলেই বাড়িতে মারে গিয়ে তমক মেরে দিও না চাইলেই বাবাকে তমক দেওয়া দেওয়া যাবে না যেই পিসাব বলবে মায়ের সেবা করা লাগবে না আমি পিসাব তোর সব আমি বলবো এটা পিসাব না এটা কোনো পেশাব কথা বলেন না দোয়ার কারণে এসেছো আমি বলবো আমার মায়ের দোয়ার কারণে এসেছি এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করি ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা কি আমাদের সময় যখন জমিনটা নাড়া মারবো আর জমিন নাড়া ওই দিন দিব কি আর প্রত্যেকটা মায়ের ডেলিভারি সময় তো কেয়ামত চলে কিন্তু আমরা বুঝি না আজকে সাতক্ষীরার ফিরিঙ্গির মাফি আইসা এখন তাহির সামনে পয়সা যে ওয়াজ শুনতেছেন একটু খেয়াল করে দেখেন আমি কি বলতে চাই যখন ইসাজুল আরো দুজিন জিলজালাহা দুনিয়ার কাবাকাবির কারণে ওই মায়ের কষ্ট কি কম না বেশি এই জন্য আজকের মাহফিল থেকে বাড়ির মধ্যে যাওয়ার আগে আপনার নিয়ত করে আনেন বউ তাহিরি হুজুর আজকে থেকে আমি ওয়াদা করলাম আমরা জীবনেও মার মনে কষ্ট দিব না জীবনেও আমরা বাবার মনে কষ্ট দিব না আমরা মা বাবার সেবা চাই কি চাই না আর জবান করে বলো চাই কি চাই না এ আমার বন্ধু বেশি কথা নয়